তুমি কই মার্কেটে যাও মার্কেটে আমার মার্কেটে সব কিনে দেওয়া লাগবে ওই ঘরের বুয়াও আনছে অনেক কিছু একটা শাড়ি আছে পাটের শাড়ি ওই আমার কিনে দিতে হইবে হ্যাঁ আমি বাইরে ইতিহাসি তুমি আটু ওই সামের দিকে গাও গাও ওই বাইরে ইতিহাসি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আও করে নাই আমি চা পয়সা মাগি আর একটা লইছে মধ্যে আর চাউল বানাইছে আর ফোনও ধরে না মো আমার বই ফোনও ধরে না কেটে মার্কেট করবে এই মনে মনে কেমন সাহায্য হয় তোমার বই তোমার বই গাইস করলে পরে জোতাইতে ভিডিও গাইস করবো আমার Ai di male, ciculata chiquita, chiqui chiqui chiquita. কই মুই তো খারাই রয়েছি অনেকক্ষণ ধরিয়া সময় তো বেমালা হয়ে যাইতেছে আর তাড়াতাড়ি আই রাতে চালাই কাউলার পো তেরা দিয়েই তো মরে তুই মারিয়ে লাইছি হ্যাঁ, পালা টালা লাগাইছো এর মোটা আবাই ডল এর মোটা আবাই ডল আছে ওই সারা বেল বড় বে মোটা đây ôi đừng ở đây đừng lại Mệt Tu malaka. Tu malaka. মায়ের দেশে ওর বাপের দেশে ওর বই না কোতে তারের খালি মরে তোর কষ্ট বাজে বছর একটা দিন মই রোজা রয়েছে আর মোর ঈদের মার্কেট করি দে না লান্ডার বই সন্তালে আমি না রে বাড়ি কান্দার মতো আর তোমার লাগা 哎，乐坏了。